নমস্কার সিক্রেস্টেল ফ্যামিলি তো এখন কোয়ারেন্টাইনের জন্য তো বুঝতেই পারছো বাড়িতে বসে আছি সারাক্ষণ এবার কী ভিডিও বানাবো না কী করবো কিছুই বুঝতে পারছি না বেরোতে তো পারছি না যে নতুন কিছু ট্রাই করব বা কোথাও যাব তো ভাবছিলাম যে এখন কোয়ারেন্টাইনে বাড়িতে বসে কী কী করা যায় অনেকগুলো উপায় পেলাম তো ভাবলাম ঠিক আছে চলো ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নিই আমরা যখন উপায়টা পেলাম তখন বাকিরাও করুক তো আর দেরি না করে দেখে নাও কী কী উপায় ভাই শোন না ভাই কোয়ারেন্টাইনে বোর হচ্ছি এদিকে তাকা ওই এই দেখ you. নাইনটিন টোয়েন্টি যা টোয়েন্টি সালা কোয়েন্টিনের জন্য মাথাটাও গেছে না হ্যাঁ twenty one twenty two twenty three twenty four কাকে ফোন করা যায় অরিজিৎ না কথা হয়েছে অর্জুন কথা হয়েছে অরিন্দম হয়েছে বিশাল তো আজকে সকালেই ফোন করলো চন্দ্রিমা হ্যাঁ কিন্তু ওর সঙ্গে দশ হ্যাঁ দশ বছর কথা হয়নি দিশা তো পাত্তাই দেবে ইয়েস এইগুলো আমাদের মতো তোমরাও ট্রাই করতে পারো আর আপ নেক্সট মজার ইন্টারেস্টিং দারুণ ভিডিও আসছে তার জন্য কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটাকে লাইক করতে হবে আর এক্সট্রা আপডেটস পেতে গেলে ইনস্টাগ্রামে ফলো করতে হবে তো যাও করে ফেলো আর until next time keep evolving